hello everyone welcome back to my YouTube channel এবং অ্যামাজনের অ্যাফিলিয়েট টিউটোরিয়ালটিতেও আপনাকে স্বাগতম কারা কারা আছেন যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড আজ আমি আপনার সাথে তিনটা ফ্রি ট্রাফিক সোর্সেস শেয়ার করব এবং সেই তিনটা ফ্রি ট্রাফিক সোর্সেস দিয়ে আপনি অ্যামাজনের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন এবং সপ্তাহে আপনি মোটামুটি একশো ডলারের কাছাকাছি অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন তো আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করব এবং অনলাইন থেকে ইনকাম করব তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে নির্দ্বিধায় ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার আপকামিং মানি মেকিং বিভিন্ন মেথডগুলো পাওয়ার জন্য আর আমি আজ যে মেথডটা শেয়ার করব বা যে তিনটা ট্রাফিক সোর্সেস শেয়ার করব এই তিনটা ট্রাফিক সোর্সের জন্য কিন্তু আপনার কোনো প্রিভিয়াস কাজের অভিজ্ঞতার দরকার নেই কোনো ওয়েবসাইট বিল্ডিং এর দরকার নেই কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই কোনো ভিডিও মেকিং এর দরকার নেই আপনি যদি একদম বিগিনার হন একদম নতুন হন অনলাইন কাজে তবুও কোনো সমস্যা হবে না আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো আপনি কিভাবে কি কি করবেন ফার্স্ট আমি দেখাবো যে আপনি কিভাবে অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন আমি দেখাবো যে আপনি অ্যামাজনের প্রোডাক্টের জন্য কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং ফাইনালি আমি দেখাবো তিনটা ট্রাফিক সোর্সেস যেখান থেকে আপনি আনলিমিটেড ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করে অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন সত্যি ইন্টারেস্টেড আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আর গোটা ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন অন্যদের জন্য ওকে তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা আমার অ্যামাজনের টুডে ড্যাশবোর্ড ওকে তো আপনি চলে যাবেন হচ্ছে Amazon dot com okay Amazon dot com এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Amazon dot com Amazon dot কমে চলে যাবেন এবং একদম নিচে একদম নিচে চলে আসবেন একদম নিচে এসে দেখেন যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট ওকে এই বিকাম অ্যান অ্যাফিলিয়েটে যাবেন এবং এখানে যে সিম্পলি আপনি আপনার অ্যামাজনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আহামরি কোনো জটিলতা কিছু নাই এবং বাংলাদেশ থেকেই <clears throat> আপনি খুব ইজিলি অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আর অলরেডি যদি আপনার অ্যামাজনের অ্যাকাউন্ট থাকে তাহলে তো খুবই ভালো আপনি নেক্সট স্টেপে চলে যাবেন কিভাবে আপনার অ্যামাজনের প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে কিন্তু তার আগে আপনার জন্য কিছু বোনাস আছে এখানে দশটি ইনকাম ইনক্রিজিং বোনাস যার ভ্যালু এক হাজার ডলার তো এই দশটি ইনকাম ইনক্রিজিং বোনাস আপনি যদি একদম ফ্রিতে পেতে চান আমার ভিডিওর ডেসক্রিপশনে যাবেন সিম্পল একটা সার্ভে ফিল করবেন এবং এই দশটি বোনাস গ্র্যাপ করে নেবেন আর আপনি যদি এই ভিডিওর টপ টেন কমেন্টারের ভেতরে হন আমি ফেসবুকে মেসেজ করে আপনাকে এই দশটি বোনাসের লিঙ্কটা সেন্ড করে দিব আপনি জাস্ট আমাকে ফেসবুকে একটু নক দিলেই আমি লিঙ্ক সেন্ড করে দিব যদি আপনি টপ টেন কমেন্টারের ভেতরে হন তো ফ্রিতে পেতে চাইলে একদম সার্ভে ছাড়াই ফ্রিতে পেতে চাইলে টপ টেন কমেন্টারের ভেতরে হওয়ার চেষ্টা করেন তো অ্যামাজনের অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করার পর এখন আপনাকে অ্যামাজনের প্রোডাক্ট চুজ করতে হবে আপনি যে কোনো ধরনের প্রোডাক্টই অ্যামাজন থেকে চুজ করতে পারেন তো সব থেকে বেশি সেলেবল যেসব প্রোডাক্ট বা যেসব প্রোডাক্টগুলা বেশি মানুষ চায় যেসব প্রোডাক্টগুলো বেশি কনভার্সন সেসব প্রোডাক্টগুলো চুজ করা বেস্ট হবে এটার জন্য আপনি চুজ করতে পারেন ছোট বাচ্চাদের খেলনা দেন আপনি ওয়েট লস হেলথের প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট দেন আপনি চুজ করতে পারেন বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস মানে আপনি ফোন অ্যাক্সেসরি স্টোরিজ এইগুলা যে হেডফোন বা চার্জার এরকম ধরনের গুলাও ইউজ করতে পারেন কিন্তু বেসিক্যালি আমি এখন যে ট্রাফিক তিনটা দেখাবো এই ট্রাফিকের জন্য সব থেকে বেস্ট হবে আপনি যদি বিউটি বা weight loss related product promote করতে পারেন ওকে তো আপনি এখানে সিম্পলি সার্চ করবেন ওয়েট লস আপনি এই অ্যামাজনে সার্চ করবেন ওয়েট লস এরপর দেখেন যে ওয়েট লসের কিন্তু অনেকগুলা অনেক অনেক প্রোডাক্ট আছে তো এরপরে প্রোডাক্ট চুজিং এর ক্ষেত্রে একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে একটু একটু লো প্রাইসড মানে একটু কম দামের প্রোডাক্ট চুজ করার চেষ্টা করবেন তাহলে ভালো রেজাল্ট আসবে তো এইখানে দেখেন যে একটু এখানে এটা মোটামুটি ষোলো ডলার এটা আট ডলার এটা পনেরো ডলার বারো ডলার তো এইখানে এটা এটা এটা ওয়েট লস সার্ভাল সাপ্লিমেন্ট ওকে তো এই প্রোডাক্টটা যে কোনো একটা প্রোডাক্ট আপনি ওপেন করতে পারেন এখান থেকে ওকে এই যে প্রোডাক্টটা আপনি ওপেন করলেন এখানে আপনি দেখেন যে কি কি এলিমেন্টস আছে একটা অ্যামাজনের প্রোডাক্টের ভেতর এইখানে হচ্ছে সেলস পেজ এটা প্রোডাক্টটার এবং এখানে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ইমেজ দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই প্রোডাক্টের টাইটেল আর এই প্রোডাক্টটার বেসিক্যালি কি কি নিয়ে ব্র্যান্ড প্লাস ফ্লেভার আইটেম দেখেন এগুলো সব দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টের ভেতরে কি কি আছে সেটা নিয়ে দেন এখানে কিছু ইমেজ আছে এখানে কিছু ইমেজ আছে এই প্রোডাক্টটা যে একটা টি এবং সেটা সম্পর্কেও কিছু কথাবার্তা বলা আছে এর যে ক্যাটাগরি মানে এই সেম প্রোডাক্টের অন্যান্য যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে কিছু আছে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন যদিও এগুলো দরকার হবে না আপনার দেন এখানে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে দেন এখানে কিছু কাস্টমারদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে তো এই ইনফরমেশনগুলো মোটামুটি আপনি অ্যামাজনের প্রোডাক্টের ভিতরে পাবেন আর এই যে আপনি দেখতে পাচ্ছেন যে গেট লিঙ্ক এই গেট লিঙ্কের এইখানে যে আপনি এই যে টেক্সট বাটনে ক্লিক করলে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবেন ওকে তো এইবার আপনার কাজ হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনি চলে যাবেন ডিরেক্ট সিস্টেমি ডট আইও ওকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেমি ডট আইও আর এই সিস্টেমি ডট আইওতে আপনি একদম ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম এমন ধরনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন দেখেন আমি এই প্রোডাক্টটা ল্যান্ডিং পেজ একটা ডেমো ল্যান্ডিং পেজ এখানে তৈরি করেছি আপনিও আরও অ্যাটেনশন গ্র্যাবিং ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করবেন তো আর এই সিস্টেমি ডট আইও ইউজ করে আপনি কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন তার জন্য আমার ইউটিউব ডেসক্রিপশনে একটা টিউটোরিয়াল দেওয়া আছে যে how to create high converting landing page তো আপনি এই টিউটোরিয়ালটা একটা একটু দেখে নেবেন যদি আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে অসুবিধা হয় আর ল্যান্ডিং পেজ তৈরি করতে অসুবিধার কিছুই নাই দেখেন এখানে যে গুলো আছে যে টেক্সট অ্যাড করবেন এখানে যে টেক্সট অ্যাড করেছি এখানে যে ইমেজ অ্যাড করেছি সব কিছু জাস্ট এইখান থেকে ধরে নিয়ে এখানে দিবেন দেন কম্পিউটার থেকে ইমেজ আপলোড করলেই হয়ে যাবে যে গুলা এই গুলা কিন্তু আমি সবই এই সেলস পেজ থেকে কপি করে করে নিয়েছি ওকে এই সেলস পেজ থেকে কপি করে করে নেওয়া তো এখানে ল্যান্ডিং পেজটা জাস্ট আপনার তৈরি করতে হবে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করলে পোস্টগুলো ডিলিট হয়ে যেতে পারে রিমুভ হয়ে যেতে পারে তার জন্য আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হবে ওকে তো অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করার পর সরি আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে ল্যান্ডিং পেজ তৈরি করার পর আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হবে আর অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি সংগ্রহ করবেন এইখান থেকে এই যে টেক্সট প্যাটার্নে যাবেন দেন এইখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করবেন দেন আপনি ল্যান্ডিং পেজে ব্যাক করবেন ল্যান্ডিং পেজে ব্যাক করার পরে দেখেন আমি যে একটা বাটন অ্যাড করেছি কল টু অ্যাকশন এখানে ক্লিক করলে আপনি যে ওপেন ইউআরএল দেখতে পাবেন এখানে চারটা পাঁচটা অপশন এখান থেকে আপনি ওপেন ইউআরএলটা সিলেক্ট করে এখানে আপনার সিম্পলি আপনার অ্যাফিলিয়েট ইউআরএলটা পোস্ট করে দিবেন দেন আপনি সেফ চেঞ্জ করে দেন সেফ চেঞ্জ করে দেওয়ার পরে আপনি যদি প্রিভিউ দেখেন তাহলে আপনার ল্যান্ডিং পেজ কিন্তু মোটামুটি হয়ে গেল এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ওকে এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ এখন আপনার এই ল্যান্ডিং পেজটা প্রমোট করতে হবে আর এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট করা আছে যদি কেউ চুজ করে তাহলে আপনি সেল পাবেন তো এইবার হচ্ছে মেইন কাজ ট্রাফিক ট্রাফিক হচ্ছে অনলাইন মার্কেটিং এর প্রাণ বা অক্সিজেন বলা যায় যদি আপনার ট্রাফিক থাকে তাহলে সেল পাবেন মনে করেন আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ল্যান্ডিং পেজ তৈরি করলেন এই পর্যন্ত এভরিথিং ডান কিন্তু আপনার ট্রাফিক কই ট্রাফিক যদি না থাকে তাহলে কিন্তু সেল করার কোনো অপশন নাই তো এই জন্য আপনার এখন কাজ করতে হবে ট্রাফিকের জন্য আর এখন আমি তিনটা ট্রাফিক সোর্স আপনার সাথে শেয়ার করবো যদি আপনি পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কিন্তু তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে থাকেন ফার্স্ট টাইমের জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন specially affiliate marketing CPA marketing নিয়ে আপনি প্রতিনিয়ত ভিডিও পেতে থাকবেন এবং আশা করি আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অনেক অনেক ইনফরমেশন আছে এবং আপনার যদি স্পেশালি কোনো মেথড কোনো মানি মেকিং সিস্টেম সম্পর্কে জানার ইচ্ছে থাকে বা মানে কোনো সমস্যা ফেস করে থাকেন নির্দ্বিধায় কমেন্ট করে দিবেন আমি রিপ্লাই ভিডিও করব বা রিপ্লাই করে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব ওকে তো এখন চলে যান ট্রাফিক পার্ট আর ফার্স্ট ট্রাফিক যেটা এটা হচ্ছে ফ্রি অ্যাডস এখানে আমি তিনটা অ্যাড সাইট দেখাবো এবং তিনটাই ফ্রি অ্যাড সাইট জাস্ট আপনার পারফেক্টলি অ্যাড অ্যাডটা ক্রিয়েট করতে হবে এখানে এবং দেখেন কিভাবে কি করবেন আমি সব কিছুই দেখাবো স্টেপ বাই স্টেপ কিছুই মিস করবেন না এই পোর্শন থেকে তো এইখানে দেখেন যে free ads dot net okay এখান থেকে আপনি স্পেলিংটা দেখে নেবেন দেখে এই সাইটে ভিজিট করবেন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা তো এইখানে দেখেন যে আপনি কিন্তু চাইলে বিভিন্ন ক্যাটাগরির জব পোস্ট করতে পারেন সার্ভিস পোস্ট করতে পারেন সেল কমিউনিটি এখন যেহেতু আমি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে পোস্ট করতেছি তো আমার এখানে হেলথ অ্যান্ড বিউটি আমার এই ক্যাটাগরির ভেতরে যাবে সার্ভিসের ভেতরে যাবে ওকে তো এরপর এছাড়া যদি আপনি কোনো বাচ্চা কাচ্চাদের খেলনা বা অন্য যে কোনো জিনিস এখান থেকে আপনি দেখে নিতে পারবেন কিন্তু আপনার কোন ক্যাটাগরির ভেতরে যাবে আপনার পোস্টটা ওকে তো এখন আপনার এখানে পোস্ট করতে হবে আর এখানে দেখেন মোটামুটি চার লাখের উপরে অ্যাড রান থাকে প্রত্যেক দিন এই সাইটটাতে আর অল ওভার দ্য অল যে কোনো কান্ট্রিতেই আপনি অ্যাড রান করতে পারবেন আর এখানে অ্যাড রান করার জন্য আপনার কোনো অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই জাস্ট এই পোস্ট ফ্রি অ্যাড এখানে ক্লিক করেন এরপর আপনাকে জাস্ট এই ফিল করতে হবে এই ফর্মটা যে ক্যাটাগরি চুজ করতে হবে ফার্স্ট এখানে হচ্ছে সার্ভিস সার্ভিস দেওয়ার পরে সাব ক্যাটাগরি হচ্ছে health and beauty okay health health health health and beauty okay group গ্রুপটা দেওয়ার দরকার নেই কারণ এখানে স্টার মার্ক নাই ম্যান্ডেটরি না এবার হচ্ছে টাইটেল টাইটেলটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনি যদি একটু অ্যাটেনশন গ্রাবিং টাইটেল দিতে পারেন তাহলে আপনার অ্যাডে অনেক অনেক বেশি ক্লিক হবে ওকে তো এখন আপনি টাইটেলটা কিভাবে দিবেন টাইটেলটা দেওয়ার জন্য আপনি চাইলে কিন্তু এই যে অ্যামাজনের টাইটেলও ইউজ করতে পারেন আপনি চাইলে বা আপনি যদি মনে করেন যে গোটা সেলস পেস পড়ার পরে আপনি যদি আরো অ্যাটেনশন গ্রাবিং টাইটেল তৈরি করতে পারেন অবশ্যই ভালো অ্যাপ্রিসিয়েটেড আপনি কিন্তু তৈরি করতে পারেন এই যে আমি মনে করেন যে এটা টাইটেল দিয়ে দিলাম এরপর হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে আমাকে ডেসক্রিপশনটাও আমি সেম ভাবে যে কোনো একটা পোর্শন আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো দেন দিয়ে দিব আমি ভিডিওর ক্ষেত্রে শর্টকাট করার জন্য আমি যেখান থেকে সেখান থেকে নিয়ে দিচ্ছি বাট আপনি যখন কাজ করবেন আপনার কাজ করবেন তখন কিন্তু টাইটেলটা ডেসক্রিপশনটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আপনি যখন কোনো জিনিস কেনাকাটা করতে যান অবশ্যই তার টাইটেলটা দেখেন তার ডেসক্রিপশনটা দেখেন সো আপনাকেও টাইটেলটা ডেসক্রিপশনটা একটু সুন্দর করে দিতে হবে এবং আপনি সেটা দিবেন ওকে এরপরে আপনি লিখলেন get more info get more info দিয়ে আপনি এখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা সাবমিট করে দিবেন ওকে ল্যান্ডিং পেজের লিঙ্কটা সাবমিট করে দিলেন এরপর হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস দিতে হবে একটা যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন দেন আপনাকে কোড সেট করতে হবে এখানে code five on nine five eight okay এরপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেস আপনার ল্যান্ডিং পেজ লিঙ্ক এরপর হচ্ছে আপনার ইউটিউব ভিডিও যদি থেকে থাকে দরকার নাই নাই যদি দরকার নাই এখানে আপনি কান্ট্রি যে কোনো কান্ট্রি ইচ্ছা মতো দিয়ে দিবেন অবশ্যই ইউনাইটেড স্টেট দিবেন country state all state all cities okay done এরপর হচ্ছে পিকচার অ্যাড করতে হবে আপনার এখান থেকে পিকচার আপনি যে কোনো একটা পিকচার ডাউনলোড করে নেবেন এখানের হোম পিকচার এটা তো এই পিকচারটাই ডাউনলোড করে নেবেন আপনি দেন আপনি কিন্তু এই পিকচারটা ইজিলি অ্যাড করে দিতে পারবেন এখানে ওকে তো আমি আরেকবার রিপিট করি ফার্স্ট হচ্ছে service category service sub category health and beauty then title then description then email address then code দিতে হবে এখানে ওয়েবসাইট এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ লিঙ্ক দেন আপনি কান্ট্রি দিবেন ইউনাইটেড স্টেট দেন এখানে পিকচার অ্যাড করতে পারবেন মোট তিনটা অবশ্যই তিনটাই অ্যাড করবেন আমি এখানে একটা অ্যাড করে দিয়েছি এরপর আপনি post free ads done first traffic source done দেখেন your ad has been published successfully first traffic source done নেন সেকেন্ড ট্রাফিক সোর্স ওকে চলে যান free global free classified ads dot com আপনি এখান থেকে দেখে দেখে নেবেন আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশনে সাবমিট করে দিব আপনি ডেসক্রিপশন থেকে দেখে নেবেন বা আমার ভিডিওর এখান থেকে একটু পজ করে জাস্ট লিঙ্কটা দেখে নেবেন global global free classified ads dot com okay তো এইখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো সমস্যা না কোনো জটিলতার কিছু নাই জাস্ট আপনি আপনার ইউজার নেম আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন একটা ইমেল একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন কারণ আপনাকে কনফার্ম করতে হবে আপনার অ্যাকাউন্টটা আর এখানে দেখেন যে free classified ads okay place a free ads okay এখন আমি দেখাবো যে আপনি কিভাবে অ্যাড এখানে প্লেস করবেন তো এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ অ্যাড রান করেছে বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে গেলে আপনি আরো দেখতে পাবেন এখানে কত কত কত অ্যাড রান করা এবং এটা কিন্তু গ্লোবালি এখানে যে কোনো কান্ট্রির যে কোনো জায়গা থেকে অ্যাড দিলে এটা গ্লোবালি শো করবে আর অ্যামাজনের প্রোডাক্ট অবশ্যই গ্লোবালি যে কেউ কিনতে পারবে তো এইখানে আপনি চলে যাবেন যে post and ad post ad এরপর আপনি চলে যাবেন এই সার্ভিস সেক্টরে দেন এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি ওকে এরপর আপনি চলে আসেন আরো sub category sub category exercise fitness বা body art service exercise fitness okay এবার দেখেন এখানে আপনি চাইলে কিন্তু তিরিশ দিনের জন্য অ্যাড রান করতে পারেন বা আপনি চাইলে ষাট দিনের জন্য অ্যাড রান করতে পারেন ওকে তিরিশ দিন পারফেক্ট ত্রিশ দিনের জন্য জান হোক এবার আপনার সেম টু সেম কাজ একদম আপনি আগে যেমনভাবে টাইটেল দিয়েছেন ডেসক্রিপশন দিয়েছেন সেম টু সেম ভাবে অ্যাটেনশন গ্রাবিং টাইটেল এবং অ্যাটেনশন গ্রাবিং ডেসক্রিপশন দিবেন ওকে এটা আমার টাইটেল সেট করলাম দেন আমি ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসবো কিন্তু আপনারা একটু ডেসক্রিপশন টাইটেলটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে যদি আপনি সেম টু সেম ইউজ করেন কোনো সমস্যা নাই বাট অ্যাটেনশন গ্রাবিংটা যেন হয় ওকে গেট মোর ইনফো ওকে দেন আপনি আপনার ল্যান্ডিং পেজ লিঙ্কটাও দিয়ে দিবেন ডেসক্রিপশনের ভেতর ওকে এরপর হচ্ছে আপনার প্রাইস প্রাইসটা সেট করতে হবে দেখে নেবেন প্রাইসটা কত আছে এখানে আট point five zero okay eight point five zero USD আর এটা পেমেন্ট করা যাবে পেপাল দিয়ে করা যাবে ওকে এরপর আপনার ফোন নাম্বার আপনি কিন্তু এটা বাংলাদেশি ফোন নাম্বার বা বাংলাদেশি অ্যাড্রেস দিলেও কোনো সমস্যা হবে না ওকে এরপর আপনি আপনার ডিভিশন সিটি দিয়ে দিবেন জিপ কোড চাইলে দিতে পারেন না চাইলে না ওকে এটা ম্যান্ডেটরি কিছুই নাই এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএল এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজ ইউআরএলটা সাবমিট করে দিবেন ওকে এরপর হচ্ছে আপনি চলে যাবেন নেক্সট ডাব তো আপনি আর একবার রিপিট করি আপনি এখানে ত্রিশ দিন রাখবেন এটা টাইটেল দিবেন ডেসক্রিপশন দিবেন ডেসক্রিপশনের ভিতরে আপনি আপনার ল্যান্ডিং পেজ লিঙ্ক দিবেন এখানে হচ্ছে প্রাইসটা দিয়ে দিবেন যে প্রোডাক্টের যে প্রাইস সেইটা অনুযায়ী পেপাল ক্লিক করে দিবেন কারণ পেপাল দিয়ে পেমেন্ট করা যাবে আপনার ফোন নাম্বার আপনার লোকেশন দিয়ে দিবেন দেন আপনি ওয়েবসাইটের জায়গায় আপনার ল্যান্ডিং পেজ লিঙ্কটা দিয়ে দিবেন ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করার চেষ্টা করবেন না এরপর হচ্ছে নেক্সট ডাপ নেক্সট অ্যাপে যে আপনার ইমেজ অ্যাড করতে হবে ওকে এখানে আপনি দশটা ইমেজ অ্যাড করতে পারবেন তো মিনিমাম তিন চারটা পাঁচটা ইমেজ অ্যাড করে দিবেন অবশ্যই তাহলে বেশি ভালো হবে মানুষগুলো একটু ইমেজগুলো দেখে দেখে একটা রান করতে দেখতে পাবে ক্লিক করতে পারবে ওকে তো ইমেজ অ্যাড করা হয়ে গেল এরপরে আপনার কাজ হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ করার পরে দেখেন সবকিছুই ওকে আপনি চাইলে প্রিভিউ করতে পারেন এডিট করতে পারেন যাই ইচ্ছা তাই করতে পারেন একদম ফ্রিতে আপনি ইমেজ এখন পাবলিশ করে দিতে পারবেন ওকে আপনি পাবলিশিং ক্লিক করেন দেখেন your listing has been receive successfully এখন যদি আপনি চেক করেন যে আপনার অ্যাডটা কোথায় বা কি তো আপনি চলে যান আপনার মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন যে এখানে ইওর অ্যাক্টিভ লিস্টিং এখানে যাবেন এই দেখেন এখানে আমি যে পোস্টটা করলাম এখন সেটা এখন যদি এটাতে ক্লিক করি এবং এখানে কিন্তু আপনি আপনার অ্যাড দেখতে পাচ্ছেন এখানে আরো বেশি বেশি আপনি যদি ইমেজ অ্যাড করেন তাহলে আরো বেশি বেশি ইমেজ গুলো শো করতো এখানে দেন এখানে ডেসক্রিপশনটা সুন্দর করে দিবেন টাইটেলটা সুন্দর করে দিবেন এবং এই যে দেখেন যে ভিজিট মাই ওয়েবসাইট এখানে যদি কেউ এখন ক্লিক করে তাহলে কিন্তু আপনার ওই ল্যান্ডিং পেজ লিঙ্কে চলে যাচ্ছে ওকে ট্রাফিক সোর্স দুই ডান এবার হচ্ছে তিন নাম্বার ট্রাফিক সোর্স আর তিন নাম্বার ট্রাফিক সোর্সের জন্য আপনি আরো আর একটা ফ্রি অ্যাড সাইট শো করবো এটা হচ্ছে hot free list okay hot free list এখানেও আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই আপনি চলে যাবেন এই post free ad post free অ্যাডে যাওয়ার পর আপনি চলে যাবেন এই সার্ভিস সেকশনে সার্ভিস সেকশন সার্ভিস সেকশনে যাওয়ার পর আপনি এখানে যাবেন আদার সার্ভিস এরপর আপনি টাইটেল দিবেন টাইটেল সেমভাবে একই রকমভাবে টাইটেল দিয়ে দিবেন সেম টাইটেল আপনি সবগুলোতে ইউজ করতে পারেন কারণ এগুলো সব আলাদা আলাদা অ্যাড সাইড ওকে টাইটেল দিয়ে দিবেন লোকেশন দিয়ে দিবেন যে কোনো একটা যেহেতু এখানে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেছি এখানে আপনি যে কোনো একটা লোকেশন দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশন ডেসক্রিপশন আপনি সেমভাবে সেম ভাবে কপি করে নিয়ে আসেন যে কোনো একটা পোর্শন দেন আপনি পেস্ট করে দিলেন এখানে এখানে আপনি প্রিভিউ দেখতে পাবেন এরপর হচ্ছে আপনি কল টু অ্যাকশন অ্যাড করতে পারবেন কিন্তু এখানে directly get more info here অথবা আমি গেট মোর ইনফো হিয়ার দিচ্ছি বলেই যে আপনারা এটা দিতে হবে তার কোনো মানে নাই আপনি কিন্তু চাইলে এখানে দেখেন যে আমি ল্যান্ডিং পেজে যেটা ইউজ করি get instant access or get weight loss herbal supplement এটাও দিতে পারেন আপনি মোটার উপরে অ্যাটেনশন গ্র্যাবিং করার চেষ্টা করবেন সব সময় জিনিসগুলা ওকে তো এরপরে হচ্ছে আপনি ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করে নিয়ে আসেন দেন এই যে গেট মোর ইনফো এটুকু সিলেক্ট করবেন দেন এই যে অ্যারো এটা লিঙ্ক সেট করার অ্যারো এখানে ক্লিক পেস্ট করে দিবেন লিঙ্কটা দেন আপনি ওকে করে দিলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক অ্যাড হয়ে গেছে তো এবার আপনার ইমেইল অ্যাড্রেস সেট করবেন একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর আপনাকে কোড দিতে হবে six C F X four X okay এরপর হচ্ছে আপনি ইমেজ আপলোড করবেন সেম টু সেম কাজ সব জায়গায় একই কাজ জাস্ট আপনার সবগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম এবং আপনি যদি তিনটা প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ওকে আর আপনার পিপুল এখানে কন্ট্যাক্ট করতে পারবে কি না পারবে এগুলো এটা হচ্ছে আপনার ইচ্ছা যদি না চান তাহলে না দরকার নাই এটা টিক দেওয়ার কিন্তু এটা mandatory I agree term and service okay এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচে যদি আপনি নব্বই দিনের জন্য অ্যাড রান করতে চান তাহলে আপনাকে পাঁচ ডলার পে করতে হবে কিন্তু আমি সেটা রিকমেন্ড করবো না আপনি একদম ফ্রিতে অ্যাড রান করেন যদি দেখেন যে রেজাল্ট আসে ভালো কিছু হয় তখন আপনি নব্বই দিনের জন্য অ্যাড রান করতে পারবেন ওকে তো আমি আর একবার রিপিট করি কুইকলি আপনি ফার্স্ট টাইটেল দিয়ে দিবেন দেন আপনি লোকেশন দিলেন যে কোনো একটা এরপর আপনি ডেসক্রিপশন দিবেন ডেসক্রিপশনের ভেতরে আপনি কিন্তু এখানে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করতে পারবেন অ্যাফিলিয়েট লিঙ্ক না এখানে direct landing page link add করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আপনার সিকিউরিটি কোডটা পূরণ করবেন একটা ইমেজ অ্যাড করবেন দুইটা দেন এখানে অ্যাগ্রি করে দিবেন এরপর আপনি পোস্ট নাও পোস্ট নাওতে ক্লিক করার পর এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন এখানে ওই ইমেল অ্যাড্রেসে চলে যাবেন সেখানে একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কটা কনফার্ম করার সাথে সাথেই আপনার পোস্ট সাকসেসফুলি পাবলিশড হয়ে যাবে সো গ্যাস দ্যাটস ইট তো আপনার যদি তিনটা ট্রাফিক সোর্সই পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে আর তিনটা ট্রাফিক সোর্সই অ্যাপ্লাই করবেন আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অ্যামাজনের প্রোডাক্টগুলো প্রমোশন করার জন্য আর আপনি ওভারঅল মিলায় যদি টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও এমন অনেক অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর এখানে যে দশটি ইনকাম ইনক্রিজিং বোনাস আছে এই দশটি ইনকাম ইনক্রিজিং বোনাস পেতে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এবং এখানে একটা সিম্পল সার্ভে ফিল করে দশটি ইনকাম ইনক্রিজিং বোনাস গ্রাফ করে নেবেন অথবা ফার্স্ট টেন কমেন্ট করাবেন so guys thanks for watching God bless you